সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মান অভিমানে তোমারি মমতা আমার সকল আশা হারিয়ে দিল তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির